আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আমি আজকে আপনাদের সামনে এমন একটি বই শেয়ার করব সেটিটা আপনারা ইসলামী দোয়া মাসাইল সমস্ত কিছু পড়তে পারবেন তো এই বইটির নাম হচ্ছে মানুষের জীবনের চব্বিশ ঘন্টা আমল ও উপদেশ বাণী এটি বানিয়েছেন মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম তার তার ইউটিউবে অনেক ওয়াজ ছাড়া আছে তো সেই ওয়াজগুলি পেতে হলে এই নম্বরে আপনারা সার্চ দিবেন যে zero one seven one seven zero eight eight eight zero four এই নম্বরে সার্চ দিলে আপনারা তানার ওয়াজ পেতে পারেন পেয়ে যাবেন এই বইটিতে ইসলামের সমস্ত কিছু আছে তো এই বইটি বইটি প্রাপ্ত স্থান দরগাপাড়া পাঁচবিবি জয়পুরহাটে শিহাবুদ্দিন লাইব্রেরিতে তো আপনারা অত দূর না যেতে পারলে তো আমি একটি পিডিএফ বানিয়েছি তো সেই পিডিএফটি ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন আপনারা তো আপনারা নিয়ে নেবেন ওইটা হচ্ছে পিডিএফ তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম